তো এই বন্ধুরা আমরা এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার জন্য প্রথমে আমরা যাইতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এই যে এখানে চার্জ বক্সে আমরা চার্জ দিব এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট লিখে যখন চার্জ দেব দিলে আমাদের সামনে এনআইডি ওয়ালেট অ্যাপটা শো হবে দেখেন এনআইডি ওয়ালেট অ্যাপসটা হয়েছে আমরা এটা ইনস্টল দেবো ইনস্টল দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ আমরা এখান থেকে বের হয়ে যাবো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এখন আমরা গুগলে যাব বন্ধুরা গুগলে যাব গুগলে যে এখানে সার্চ দিব NID service S R NID service করে সার্চ দেবো সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের এখানে প্রথম একটা লিঙ্ক আছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম আমরা ওইটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এনআইডি অ্যাপ্লিকেশন ওয়েবসাইট ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখেন এখানে আমাদের দুইটা অপশন আছে একটা হলো আমাদের অ্যাকাউন্ট নিয়ে রেজিস্ট্রেশন করুন আর একটা হলো আবেদন করুন কারণ আমরা এখন আমরা ভোটার হয়েছি কিন্তু আমরা ভোটার আইডি কার্ড পাইনি এই জন্য আমরা রেজিস্ট্রেশন করে আমরা ভোটার আইডি কার্ডটা তুলতে হবে তার জন্য আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন জাতীয় পরিষদের নম্বর বা ফর্ম প্রিয় বন্ধুরা আমি এখানে একটা কথা বলবো যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এখনও আইডি কার্ড পান নাই তখন আমরা ভোটার ফর্মটা লিখতে হবে আমরা ভোটার ফর্মটা লিখতে হবে প্রথমে এন আইডি বড় হাতে দিতে হবে N ID N ID F N লেখার পরে তারপরে আমাদের ফর্ম নম্বরটা আমরা লিখব ফর্ম নম্বরটা লিখতেছি আমরা ফর্ম নাম্বারটা দিলাম দেওয়ার পর আমাদের এখানে দেখতেন জন্ম তারিখ আমরা জন্ম তারিখটা দিব মাস দেব সালটা দেব দেওয়ার পরে দেখেন আমাদের এখানে একটা ক্যাপসা আছে আমরা ক্যাপসাটা পূরণ করতে হবে সঠিকভাবে ক্যাপচাটা পূরণ করার পর আমরা এখন সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমাদের পরবর্তী ধাপ চলে আসছে আমরা এখানে লাগবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন ঠিক আছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আমরা এখানে আমাদের বর্তমানে আমরা কোথায় থেকে ভোটার হয়েছি আমরা ওই ঠিকানাটা এখানে দেবো এই বন্ধুরা আমার ঠিকানা দেওয়া হলো এখন আমি পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন আমরা ভোটার হওয়ার সময় যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারটা শো করতেছে আমরা চাইলে নাম্বারটা পরিবর্তন করতে পারবো ওই নাম্বারও আমরা একটা কোড পাঠাইতে পারবো তো আমি নাম্বারটা পরিবর্তন করে দিতেছি বন্ধুরা আমি যে নাম্বারটা পরিবর্তন করে দিয়েছি ওই নাম্বারটা একটা কোড আসছে আমি কোডটা এখন বসাবো এখানে দেখেন আমার ফেসটা ভেরিফাই করার পরে এখানে প্লিজ ফেস ওকে ক্লিক আসে আমরা এখন এটা ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পরে আমার এনআইটির চলে আসছে এখন আমার এখানে বলছে এড়িয়ে যান সেট করুন মানে আমরা যদি চাই এটা একটা লগ ইউজার পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবো পরবর্তীতে চাইলে আমরা ফেজ ভেরিফাই ছাড়া যে কোনো সময় আমরা এটাতে প্রবেশ করতে পারবো তাহলে বন্ধুরা আমি পাসওয়ার্ড দেবো না এই জন্য আমি এড়িয়ে যাব এড়িয়ে যাওয়ার পরে দেখেন আমার প্রোফাইলে নিয়ে গেছে এখান থেকে দেখেন নিচে লেখা আছে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলে আমাদের জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড হবে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ভালো থাকবেন ওকে খোদা হাফেজ